লকডাউন করোনা ভাইরাস আমি আমি এখন কিভাবে সংসার চালাবো আমার ঘরে দুটি ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে খোদা তুমি তুমি আমাকে বলে দাও খোদা তুমি আমাকে বলে দাও তাহলে তোমরা এবার স্কুলে যাও একটা কথা বাবা কারোর সঙ্গে তোমরা ঝগড়া বিবাদ করবে না ঠিক আছে তোমরা ঠিক আছে যাও বাবা আমি কাজ শেষে বাজার ঘাট করে বাসায় ফিরে আসবো ঠিক আছে বাবা যাও স্কুলে যাও যাও বাবা যাও ঘরে তো চাউল ডাউল কিছু নাই রে মা আমি দোকানে যাবো হ্যাঁ আমি বাজার করে ওইভাবেই চলে আসবো একটু অপেক্ষা করবো অনেক কষ্টে আছে ভাই দুটি ছেলে মেয়ে নিয়ে আজ তিন দিন ধরে না খেয়ে আছে তাই আপনি দয়া করে যদি এক কেজি চাউল আর এক কেজি আলু দিতেন তাহলে ভাই আমার অনেক উপকার ছেলে মেয়ের মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারি ভাই ভাই আমি তো জানি আপনি অনেক ভালো মানুষ আগে আমার থেকে বাজার নিয়েছেন ভাই কিন্তু এখন তো এই করোনা লকডাউনে বাকি দেওয়া যায় না তবে যদি আপনি আমাকে কালকে দেন তাহলে আমি আপনাকে দিতে পারি ঠিক আছে ভাই লকডাউন করোনা ভাইরাসের কারণে রিক্সা চালাইতে পারি আমি রিক্সা চালিয়ে আপনার টাকাটা আমি দিয়ে যাবো ভাই আমি আজকে আপনি কালকে আমাকে টাকাটা ঠিক আছে ভাই সখিনা শিমুল তোরা এদিকে আয় আজ দেখ কত ভালো বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ আজকে রান্না করে মজা করে সবাই মিলে খাবো চল চল ঘরে চল ঘরে চল ওর কাছে টাকা নিয়েই তারপর কিন্তু আকাশ পান্ডা আনছোস পান্ডা তাড়াতাড়ি বেরিয়ে এক সপ্তাহ ধরে দেখতেছি না তুমি জমার টাকা দিচ্ছ না আপনি টাকা দিচ্ছেন না আমি বেতন পাচ্ছি না আমার বেতন মহাজন মালিক লকডাউনে রিক্সাই চালাইতে পারি না আপনারা টাকা দিব কোথায় থেকে আর তোমার রিক্সা দিচ্ছি তুমি আমার প্রতিদিন জমার টাকা দিবা তাই সেই জন্যই তো তোমার আমি রিক্সা দিচ্ছি না আর তুমি লকডাউনে রিক্সা চালাতে পারবা কি না পারবা সেটা কি আমি রাখবো আর আমিও তো ব্যাংকের টাকা লাভের টাকা দিয়ে এলো এই রিক্সাগুলো বানাচ্ছি এখন তোমরা যদি টাকা না দাও ব্যাংক আলাদা কি আমাকে ছেড়ে দেবে নাকি রোডে গাড়ি যদি না চালাইতে দেন আমি ইচ্ছা করে আপনার টাকা দেই না রোডে গেলে গাড়ি চালাতে পারি না পুলিশে তারা করে এদিকে আপনি টাকার জন্য চাপ দেন মহাজন একটু দয়া করেন মহাজন ঘরে আমার মা মরার দুটি ছেলে মেয়ে আমি তাদের মুখে হাত তুলে দিতে পারি না মহাজন আপনার টাকা আমি কিভাবে দেবো লকডাউন ফকডাউন আমি বুঝি না আর সন্ধ্যার ভিতরে আমার টাকা দিয়ে আসবো ঠিক আছে আমার জমার টাকা যদি আজকে সন্ধ্যার ভিতরে না পাই তোমার ভিটা বাড়ি বেড়ে আমি আমার টাকা উসুল করবো তোমার ছেলে মেয়ে মেয়ে খাইয়ে থাকুক না খাইতে সেটাকে মহাজন দেখবে নাকি মহাজনের রিক্সা আনছো তুমি টাকা দেবে নাহলে আজকের দিনের ভিতরে তুমি রিক্সা দিয়ে আসবা তা আমি শুরু করছো মিয়া টাকা জন্য পাই জন্য এই এই মিয়া আমি এখন কিভাবে সংসার চালাবো আমার ছেলে মেয়ের মুখে আমি কিভাবে এখন হাত তুলে দেবো খোদা তুমি তুমি আমারে বলে দাও খোদা তুমি আমারে বলে দাও Ha ha ha ha ha! হ্যাঁ লকডাউনে লকডাউনে গাড়ি করতে স্যার হ্যাঁ তেরে তো কে সামনে লকডাউন দিয়ে দিল এখন আমি কিভাবে সংসার চালাবো তুমি না খেয়ে মারা যাবে খোদা তুমি তুমি আমাকে বলে দাও তুমি আমাকে বলে দাও আমার লাগছে আব্বু আমারও খুব লাগছে মারে ঘরে তো চাল ডাল কিছুই নাই তোরা একটু অপেক্ষা কর আমি দোকানে যাব আর আসবো ঠিক আছে জি ভাই ভাই কেমন ভালো ভাই ভাই কি হয়েছে দুটি ছেলে মেয়ে নিয়ে না খেয়ে দিন যাচ্ছে বলেন কি আজ তিন দিন যাব পেটে কোনো দানা পানি যায় নাই ভাই তাই হ্যাঁ সমস্যাটা কি রিক্সা নিয়ে তো রাস্তায় যাইতে পারি না হ্যাঁ পুলিশে মারধর করে বাধা দেয় লকডাউনের কথা বলে এখন ঘরে বসে না খেয়ে দিন কাটাতে হচ্ছে ও খুব দুঃখজনক ব্যাপার তাহলে আমি কি করতে পারি এখন আমার মা মরা দুটি ছেলে মেয়ের মুখের দিকে চেয়ে আপনি যদি একটা ব্যবস্থা করেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে ভাই ও আচ্ছা আচ্ছা।, আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমি যা পারতেছি আমি করতেছি ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি বাসার ভিতর থেকে যাবো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে ছিল আপনি এগুলো একটু নিয়ে যান নিয়ে আপনার ফ্যামিলি একটু ঠিক আছে ভাইজান আপনার এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে ভাইজান আচ্ছা আল্লাহ ভরসা আপনি ভালো থাকবেন মানুষ তো ভাই ভালোই কিন্তু গরিব দিন মজুর মানুষগুলো যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা যে কি ভাই খুবই খারাপ কালো একজনকে আমার সাহায্য দিতে হয়েছে লোকটা রিক্সা চালায় তার কাজকর্ম নাই এই আসতে ভাই আমার তো অবস্থা খুবই খারাপ ব্যাগ কিছু করে এই শেষে কি করলাম মানে ওই যে দুই কেজি চাল চাল দিয়ে দিলাম চাল আচ্ছা, তো আমাদের দুই কাপ इसके बहुत पर मार आएगा तो লকডাউনে হ্যাঁ, গাড়ি বের করছে হ্যাঁ, মুরব্বী মানুষ আপনার তো এটাই করা ঠিক না মাস্ক তো পকেটে রেখে দিচ্ছেন মাস্কটা ব্যবহার করেন না রিক্সা বের করে মানুষ আর লকডাউন করোনা ভাইরাস এটা কি আমাদের গরিবের উপরেই চলে বাসায় আমার দুটি ছেলে মেয়ে না খেয়ে মারা যাচ্ছে তিন দিন দানা পানি পেটে ভাত দেয় নাই স্যার কেন রাস্তায় এসেছি বুঝবেন না আমরা তো সরকারি আইন পালন করতেছি আপনারা এটা বোঝেন না সারা বিশ্বের লোকে লকডাউন মানতেছে আপনারা কেন মানবেন না যান গাড়ি দেখেন দেখেন যান যান নিরাপত্তা রাখতে সমস্যা কোথায় কারণ মাস্ক করেন গরিব হয়ে পাতায় দুটো দিয়ে গরিব বাইর না এই গরিবের দুঃখ সহ্য করা যায় না সরকারি আইনও মানা লাগে মনে হয় যে মাঝে মধ্যে চাকরি ছাড়িয়ে আমরা যাই গা এভাবে চাকরি করা যায় এই গরিব মানুষের দুঃখ গালাগালি এগুলো তো শোনাই লাগে কিছু করার নাই সরকারি চাকরি করতে গেলে এগুলো করাই লাগে আব্বু কি হয়েছে তোমার আব্বু আব্বু কি হয়েছে তো করে আমার তো কিছু হয় নাই মা না কিছু তো একটা হয়েছে আচ্ছা, তুমি এরকম করো না তো তোমার গেছে আব্বু <laughs> আরে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালাবি পুলিশ যেভাবে গাড়ি ধরতেছে গাড়ি যদি ধরি নাই তাহলে কিন্তু তোরও সমস্যা আমারও সমস্যা তোরা তো জানিস আমি ব্যাংকেতে টাকা নিয়ে গাড়িগুলো বানাইছি গাড়িগুলো সাবধানে চালিস ঠিক আছে একটার তাহলে যা আমি গ্যারেজে গেলাম আর তোমার টাকাটা ঠিক মতন দিয়ে দিস ঠিক আছে একটার গেলাম আমি হ্যাঁ। জমার কথা কইছি বলছে পরে এসে দেখা করবে কালকে গাড়ি চালাই করে আপনার টাকা আছে না আপনার তো টাকা দেয় নাই আর দেখাও করে আমার সাথে এই আত্মাবেন তো আমি আচ্ছা, আর তুই আত্মাবেন যা আত্মা

করে দেবো মহাজন গেলে তো হাতে পায়ে ধরিয়ে পড়ে যে ভাই নিয়ে না নিয়ে না মহাজন একটু বুঝাই কেন আমি কি করবো বলেন আমি কিছু বুঝিনি আমি এখানে টাকা ব্যবসা করতে হয়েছে আমি এখানে করতে পারিনি তো আমি দেখ আমি ব্যাংকে গেলাম আজকে আপনার টাকা না দিলে আমার খবর আছে আপনার বললো আমি ঠাপ খামো নাকি আমি আসি টাকা না গাড়ি আপনার টাকা না দিলে ওর গাড়ি আমি নিয়ে আসবো হ্যাঁ, গাড়ি আসবো ঠিক আছে কই না তোরে মা আমার তো কিছু হয় নাই না অবশ্যই তোমার কিছু একটা হয়েছে পাশের বাড়ির কাকুকে ফোন দিয়ে তোমার কাছে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব শিমুল তুই ফোন দে মারে তোরা টাকা পাবি কোথায় কাকু হ্যালো কাকু বাবা অসুস্থ একটু আসো তো আমাদের বাসায় হ্যাঁ আচ্ছা আসো আচ্ছা রাখি আব্বু একটু অসুস্থ তার আগে ফোন দিলে তো হতো চলো ডাক্তার কাছে চলো ডাক্তার কাছে না kazandınız. Diciamo siamo allora. La mia brutto stato mi chiude 이렇게 밀어내기 যে সমস্যা দেখলাম এতে আপনার রেস্টের প্রয়োজন আর কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলো খেলে ঠিক আছে যাবে ভাই আবুর তো খুব অসুস্থ আবুকে কিছু খাওয়াতে হবে আর ওষুধ তো খাওয়াতে হবে চল মানুষের কাছ থেকে কিছু চেয়ে টেয়ে পাই কিনা আচ্ছা আপু চল যাই অসুস্থ হ্যাঁ এখন তো করোনা ভাইরাসের সময় রোগ জীবাণু মানুষের হইতেই পারে অসুস্থ হইতেই পারে ধরো ছেলে মেয়ে দুটি কোথায় যে গেল দেখতে পাই না কা সখিনা মা সখিনা শিমুল খাওয়ার ওষুধ কই পাইলি এগুলি আমরা চুরি করে তোরা কি ভিক্ষা করছিস বাবা আমরা চুরি করি নাই তাহলে কি ভিক্ষা করেছিস ভিক্ষা করে